I'ma make you pump like that. Make you pump like that. গাইস ওয়েলকাম টু মশালা দ্য ম্যাজিক সো আজকে আমরা একটা ইটিং শো নিয়ে এসেছি দেখতেই পাচ্ছ সব সাজানো রয়েছে mm-hmm. uh, আজকে রয়েছে এটা হচ্ছে পোলাও নয় এটা হচ্ছে মশালা রাইস তো মশালা রাইসের রেসিপিটা রেসিপিটা প্লিজ তোমরা দেখে নিও সাথে আছে uh, গলদা চিংড়ি গলদা চিংড়ির মালাইকারি মালাইকারি এটারও রেসিপির লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি যেটা আমরা আগে হ্যাঁ। তোমাদের সবার সাথে শেয়ার করেছিলাম সো সেটাও তোমরা ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে নিতে পারো আর এটা হচ্ছে রায়তা মানে সব খাওয়ার পরে লাস্টে রায়তা সো কিছু বলার আগে আই মিন স্টার্ট করার আগে অ্যাজ ইউজুয়াল তোমাদেরকে সবাইকে আমরা রিকোয়েস্ট করছি প্লিজ তোমাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে থাকে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করো অ্যান্ড কারণ আমাদের তোমাদের সাপোর্টের খুব দরকার তোমাদের সাপোর্ট ছাড়া আমরা আমাদের চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো না তো তোমরা আমাদের অবশ্যই সাবস্ক্রাইব করো আর লাইক শেয়ার কমেন্ট করো তোমাদের কি পছন্দ হচ্ছে আমাদের কোনটা অপছন্দ হচ্ছে সেগুলো অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিও তাহলে আর কি তাহলে খাওয়া শুরু করা হ্যাঁ এত ভালো ভালো গন্ধ বেরোচ্ছে <laughs> খাবারের মানে আর ঠিক থাকা যাচ্ছে না তো লেটস স্টার্ট দেন হ্যাঁ তোমরা গলদা চিংড়ির মালাইকারি না সাদা ভাতের সাথেও খেতে পারো খুব ভালো যাবে আই মিন স্টিম রাইসের সাথে হ্যাঁ খুব ভালো যাবে কিন্তু খুবই ভালো যাবে এমন নয় যে পোলাও পোলাও সাথে ভালো রাইসের সঙ্গে যাচ্ছে এভরিথিং Mmm. Mmm. So yummy. কেমন হয়েছে বললাম তো খুব ইয়ামি ওহো এই মালাই কারি গ্রেভিটা মালাই কারি তো হ্যাঁ মালাই কারি ইটসেলফ ইজ আ রয়্যাল ডিশ হেডটাই আসল না এত হয় হ্যাঁ, হ্যাঁ, সামনেই আছে ইলিশের সিজন হ্যাঁ হ্যাঁ একদম অনেক নতুন নতুন ইলিশের রেসিপিও থাকবে আমরা নিয়ে আসবো তোমরা ফলো করো আমাদেরকে নোটিফিকেশন বেল আইকনে গিয়ে অল ক্লিক করে দিলেই সমস্ত আপডেট তোমাদের কাছে আগেই চলে যাবে একদম করিস না মানে এত সুন্দর ডিশ আমাদের ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার না করলে ঠিক মানে মানাচ্ছিল না তাই না ইয়ামি না প্রচণ্ড ইয়ামি মাথাটা এত টেস্ট অনেক দোকানে আবার এইগুলো ফেলে দেয় লেগসগুলো হুম বাট লেগসগুলোরও একটা আলাদা টেস্ট আছে হুম बिल्कुल जूसी হয় জুসি এত হয়েছে না কথাই বলা যাচ্ছে না এটা আমরা কেন ব্যবহার করেছি এটা না তোমরা আমাদের রেসিপিটাতে গেলে দেখতে পাবে এটা আমরা কেন ব্যবহার করেছি 你看哦，你子，你不。 গলদা চিংড়ির এই শেলটার পর্যন্ত কিন্তু টেস্ট হয় না অনেকে আছে অ্যাকচুয়ালি শেলটা ফেলে দেয় বাট মানে আমার মনে হয় শেলটারও আলাদা করে একটা টেস্ট আছে এসব রেসিপি দিয়ে না ঠিক চ্যালেঞ্জ করতে ভালো লাগে না সেই জন্য আমরা ভাবলাম শো করা যাবে একটা মানে মনের সুখে যদি যতক্ষণ খেতে না পারছি ততক্ষণ পর্যন্ত ওইসব রেসিপিতে না ঠিক মানে বলে মনের সুখ প্রাণের সুখ দুটোই হয় <laughs> আমাদের খাবার শেষ তোমার শেষ আমার শেষ আমি জাস্ট এক নিঃশ্বাসে খেয়ে গেছি মানে অন্য কিছু বাধাই আসছিল না <laughs> মানে আজকে কতক্ষণে ওইটা মানে চোখের সামনে অত বড় চিংড়ি মাছ মানে মশালা রাইস দেখে না আর আমার অন্য কিছু মনে হচ্ছিল না সিরিয়াসলি এত টেস্টি এত টেস্টি তো এখন আমাদের ডেজার্ট হিসেবে বাকি আছে রায়তা ডেজার্ট বলবো না মানে ওই আর ওটা এক ধরনের কাইন্ড অফ আ কাইন্ড অফ তো আমরা রায়তা খেতে খেতে একটু কিছু কথা বলে নিই তারপরে আমরা না হুম রায়তাটা অসাম হয়েছে হুম মানে খট্টা খট্টা sweet and uh, সুইট অ্যান্ড tangy অ্যান্ড ট্যাঙ্গি ট্যাঙ্গি টাইপের অনেকটা আমরা না এটা একটা অদ্ভুত রকমের রায়তা এর মধ্যে কিন্তু কোনো পেঁয়াজ দিইনি কোনো পেঁয়াজ নেই কাঁচা লঙ্কাও নেই এটা একটা অদ্ভুত ধরনের রায়তা আমাদের যদি কখনো ইয়ে হয় আমরা তোমাকে অবশ্যই আমাদের এই রেসিপিটা দেখাবো এটা আমাদের একটা মানে কি বলবো স্পেশালিটি মানে স্পেশাল আমরা এটা বানাই তো এর মধ্যে কিন্তু কোনো পেঁয়াজ নেই শশা নেই কোনো কাঁচা লঙ্কা নেই কিছু নেই আমরা তোমাকে এই রেসিপিটা তোমাদেরকে একদিন শেয়ার করব নিশ্চয়ই শেয়ার করব হ্যাঁ খুব ফেভারিট আমার এটা তো যাই হোক তোমাদের যদি ভালো লেগে থাকে আমাদের যে কন্টেন্ট আমরা দিচ্ছি যেগুলো হ্যাঁ, হ্যাঁ। আমরা তোমাদেরকে তোমাদের সামনে প্রেজেন্ট করতে চাইছি সেগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমাদের কোনটা আরও ইমপ্রুভ করতে হবে কি তোমাদের ওপিনিয়ন তোমরা প্লিজ কমেন্ট বক্সে জানিও লাইক শেয়ার করতে ভুলো না অবশ্যই অবশ্যই আর আরও একটা জিনিস সেটা হচ্ছে তোমরা মানে আমরা তো রেসিপি আরও ইটিং শো চ্যালেঞ্জেস দিচ্ছে তো সেগুলোর জন্য আপডেট থাকতে হলে কিন্তু অবশ্যই বেল আইকনটাতে ক্লিক করে দেবে অল করে দেবে হ্যাঁ অল ক্লিক করে দেবে সো ফলে আপডেট পেয়ে যাবে সহজেই তো বাস আর কিছু বলার নেই কিছু আমাদের বলার নেই তাহলে আমরা রায়তাটা ফিনিশ করি হ্যাঁ তোমাদের থেকে বিদায় নিই অবভিয়াসলি বাই বাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ অবশ্যই ভালো থেকো সুস্থ থেকো